হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আজ আমি আপনাদের দেখাবো পাইকারি দরের তরমুজ কোথায় বিক্রি হয় চলুন তাহলে যাওয়া যাক এটা হচ্ছে কোমরুন স্টান কোমরুল স্টানের বাম সাইডে আপনারা এই খুচরা বিক্রির তরমুজ রেডি পাবেন বাজারটা পাবেন এখানে সবাই তরমুজ নিয়ে যায় এখান থেকেই খুচরা দরে তো চলুন ভাইয়ের কাছ থেকে বিস্তারিত জানা যাক আসসালাম ভাই তরমুজগুলো কোথা থেকে আসেন ভাই খুলনা থেকে আচ্ছা দুই দিন লাগে আসতে দুই দিন আমাদের আচ্ছা আচ্ছা হ্যাঁ বিশ হাজার হ্যাঁ? একশো হ্যাঁ, একশো বিশ হাজার এগুলা একশো পাঁচ হাজার আর এগুলা একশো দশ হাজার টাকা বিক্রি করেন আচ্ছা তো আপনাদের এখান থেকে কি বড় বড় ব্যবসায়ীরা আসে নাকি না খুচরাও আসে বড় বড় ব্যবসায়ী শ্রীনগর জামসা হাসারা দোহার অভুঞ্জ জয়পাড়া নাগনা মিশা আচ্ছা সব জায়গায় দিয়ে আসি এখানে মনে করেন ঢাকা জেলারও অধিকাংশ মানুষই এখানে আসে তরমুজের জন্য কুম্ভগঞ্জ আসে আচ্ছা তো ভাই এই যে তরমুজ চেনার উপায়টা কি আপনি নিলে মনে করেন খাবার দিলে ড্যাব ড্যাব করলি করলে কোনটা খারাপ কোনটা কি এটা বোঝা যাবে ড্যাব ড্যাব করলে ড্যাব ড্যাব করলে এটা মনে করেন ই বাইরে ভিতরে খারাপ বাইরে আর যেটা কন্ট্রোল করে দিলে ভালো বাইরে আচ্ছা এটা কাস্টমার ঠিক হয়ে যায় আর তরমুজটার নাম কি বাংলা লিঙ্ক হ্যাঁ। বাংলা লিঙ্ক তো সুপ্রিয় দর্শক মণ্ডলী এই তরমুজটি ডোরাকাটা বিধায় এই তরমুজের নাম দেওয়া হয়েছে বাংলা লিঙ্ক আর কালো যেটা বেরোয় হ্যাঁ ওটার নাম কি জাম্বুয়া হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আপনারা চাইলে এখান থেকে খুচরা মূল্যে তরমুজ কিনে নিতে পারেন আর দর্শক আমি আপনাদের সুবিধার ক্ষেত্রে আমার ডিসক্রিপশনে নাম্বার এবং দোকানের নাম দিয়ে দিব আপনারা এই ভাইটির সাথে এসে যোগাযোগ করতে পারেন Thank you. <coughs> এই তরমুজটার আনুমানিক দাম হবে কত আনুমানিক দাম হলে চারশো চারশো টাকা হ্যাঁ আচ্ছা আর যদি আপনার কেজি হিসেবে কিনতে যায় হ্যাঁ, কেজি বিক্রি করে না কেজি সব পাইকারি বিক্রি পাইকারি হ্যাঁ, হ্যাঁ। পাইকারিতে কিনে না যায় আচ্ছা পাইকারিতে বেচি নিয়ে কেজি বিক্রি গেছে গরিব মানুষ আছে গরিব লোকজন আছে গেছে এক কেজি তরমুজ না ঠিক আছে কেজি বিক্রি করলে নষ্ট মালটা এর লেগে আমরা কেজি বিক্রি করি না আমরা শুধু পাইকারি আচ্ছা ঠিক আছে এর লেগে আমরা কেজি বড় বড় পাইকারি নিয়ে হলে বড় আচ্ছা মাটি তরমুজ হ্যাঁ, হ্যাঁ। তো দর্শক আপনারা দেখতে পারেন এখানে প্রচুর তরমুজ পাবেন যদি কেউ কিনতে চান তাহলে এখান থেকে নিয়ে যেতে পারেন আর ভাইয়েরা সবসময় আপনার অল্প দামি সেল করেন